তোমারই শোনে মিলনে সাদ জাগে বন্ধু come ভিতরে যতটুকু সেমন তাই শুধু তোমাকে বুকের ভিতরে আমার যতটুকু সেমনে চাই তোমার পরে কত সাধনা সে কথা তুমি কি না তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি না আলেয়া তোমার শুধু তোমার মিলনে সাজ যাকে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো घाट जाके to my